একজন শিশু বাচ্চা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন তখন তো আজানের সময় হয় না তখন তার ডান কানে গিয়ে দিতে হয় আজান দিতে হয় আমরা যখন ভূমিকম্প শুরু হয় তখন আজান দিতে শুরু করি যখন ঘরের মধ্যে আগুন লেগে যায় আমরা আজান দিতে শুরু করি আল্লাহর কোন গজব যখন শুরু হয় তখন আমরা আজান দিতে শুরু করি সুতরাং এই আজান হলো মুসলিমের মুক্তির পথ এই জন্য মুসলিম যে কোনো জায়গায় যে কোনো সময় আজান দিতে পারে ঘরের মধ্যে যদি জিন্নাতের কোন আসরের মতো যদি লাগে অনুভব হয় ঘরের মধ্যে যদি জিন্নাত আছে বলে মনে হয় ওই ঘরের মধ্যে আজান দিলে ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় জোরে বলুন সোহান